hello friends meter base BD second ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য থাকছে তিনটি মজার দাদা প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য পাবেন বিশ সেকেন্ড করে সময় উত্তরটি কমেন্ট বক্সে লিখবেন একটি পুকুরে কিছু কচুরিপানা ছিল কচুরিপানাগুলো প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পেত বৃদ্ধি পেতে পেতে মাসের তিরিশতম দিনে পুকুরটি সম্পূর্ণ কচুরিপানায় ভরে গেল এবার প্রশ্ন হলো মাসের কততম দিনে পুকুরটি অর্ধেক কচুরিপানায় ভর্তি ছিল যারা ভেবেছেন মাসের পনেরোতম দিনে পুকুরটি অর্ধেক ভর্তি ছিল তারা পঞ্চান্ন শতাংশ মানুষের মতো চিন্তা করেছেন আদতে উত্তর হবে উনত্রিশতম দিনে কারণ কচুরিপানাগুলো প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পেত ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করুন উত্তর করার জন্য আপনাদের হাতে আছে বিশ সেকেন্ড করে সময় উত্তরটি কমেন্ট বক্সে লিখুন উত্তর বিশ কারণ ব্রেইনের মান চোদ্দ দশমিক পাঁচ বাঘের মান দুই দশমিক পাঁচ এবং প্রজাপতির মান তিন ফটিকের বাসা ড্রয়িং রুমের দেয়ালে একজন পুরুষের ছবি ঝুলানো আছে একদিন বাসায় ঢুকে ফটিক তার মাকে জিজ্ঞেস করল মা ছবিটা কার উত্তরে তার মা বলল ইনি তোমার বাবার একমাত্র বোনের বড় মেয়ের বরের একমাত্র নানা শ্বশুর এখন আপনারা বলুন তো ছবিটা আসলে কার ছবিটি ফটিকে মৃত্যু দাদার ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরও মজার মজার প্রশ্ন নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুটি বাজিয়ে দিন বাই বাই ফ্রেন্ডস